আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেদি হাসান এর মাল্টিমিডিয়া আমি অনেক দিন পর্যন্ত আমার একটা হেডফোনের প্রয়োজন ছিল হেডফোন বলতে একটা মাইক্রোফোনের প্রয়োজন ছিল আমি একটা মাইক্রোফোন আর একটা হচ্ছে দিয়া পিসির ওটা হচ্ছে দিয়া প্রসেসর ডুয়েল কর দুইটা জিনিসের অর্ডার দিছি দারাজে কথা হচ্ছে যে আমি ভিডিও তো কেন আসলাম এটার অর্থ হচ্ছে আমি এর আগে আমি কয়েকবার দারাজে অনেক অনেক পণ্য অর্ডার দিছি আমি চাইতাম একটা দিয়ে দিতে আর একটা না আমি এরকম কয়েকবার এরকম সমস্যা হইতে পড়ছি এই জন্য চিন্তা করলাম আমি তো কয়েকবার প্রতারিত হয়েছি এখন আমি আজকে এইটা ভিডিও করব যে আসলে আমি কি চাইছি আমাকে কি দিল দিছে না না দিছে আমি এখন পর্যন্ত প্যাকেট খুলি নি প্যাকেটটা আমি তো আনছি আইনি এখন রাখছি এখন খুলবো হ্যাঁ আপনারাও আমাদের সাথে থাকেন দেখতে থাকেন আসলে আমাদের দ্বারা কী দিল আমাদেরকে এটা আমরা আসলে দেখাইছি সবাইকে যদি মনে করেন যে এরকম সমস্যা হয় তাহলে এটা থেকে সতর্কপত্রও পাবেন দেখতে থাকেন এই হচ্ছে আমাদের দারাজ থেকে আসার পার্সেলের বক্সটা এখন আমরা দেখব যে পার্সেলের মধ্যে আসলে আমাদেরকে কি কি দিয়েছে এর ভিতরে হচ্ছে যে যেখান থেকে দিয়েছে ওইটার ম্যাম সম্ভবত দুইটা কাগজ এইটা হচ্ছে বিল আর কপি এটা হচ্ছে ট্রানজ্যাকশন নাম্বার টাম্বার সব দিয়ে দিয়েছে আমার ঠিকানা ঠিকানা সব দিয়ে দিয়েছে যাক এটা হচ্ছে যে চারশো আটষট্টি টাকার সাথে যে চিন্তা করেন একটা জিনিসে আগে ছিল তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা সেখান থেকে এখন একটা পার্সেল ডেলিভারিতে পঁচাশি টাকা একটু ভালো করে দেখো একটা জিনিসে পঁচাশি টাকা ধরছে ডেলিভারি চার্জ তাহলে আমরা কীভাবে অর্ডার দেবো তারপর হচ্ছে যে পঁচাশি টাকা দিয়েও যদি আবার সঠিক জিনিসটা না পাই হচ্ছে প্যাকেট আমরা আসলে কিনছি বয়া এটার নাম হচ্ছে যে ইয়া বয়া এম অন এটা হচ্ছে যে আমরা ভিডিও করার জন্য মোবাইল থেকে ভিডিও করার জন্য এটা দিছি এখন আমরা প্যাকেটটা খুলবো দেখি পয়া কত সুন্দর একটা সুন্দর একটা জিনিস কিন্তু এটা দেখছেন এটা একটা লেদার মনে হয় সম্ভবত রেক্সিন কিন্তু ভালো এটা জিনিসটা ভালো প্যাকেটটা তাহলে এইটার ভিতরে আমাদের থাকার কথা যে কাঙ্ক্ষিত জিনিসটা এই হচ্ছে আমাদের আসল কাঙ্ক্ষিত জিনিস তার তো আছে সুন্দর মতনই কিন্তু জিনিসটা যদি যে সব তো পেঁচাই খুলতে খুলতে তো মনে করেন তিন চার দিন লাগিয়ে যাইবে এই এইটা হচ্ছে যে আমাদের অর্ডারের জিনিস এটার ভিতরে তো একটা এখানের একটা তুলি থাকার কথা তুলা কালো একটা তুলা থাকার কথা আর এখানে যে জামার সাদের সাথে আটকানোর একটা মানে ক্রিপ থাকার কথা এখন আমরা দেখব ক্রিপটা আর তুলাটা আছে কি না এই এই হচ্ছে আমাদের তুলার ক্লিপ এটার ভিতরে নাই তাহলে আমার একটা জিনিস অর্ডার দিলাম চারশো পঁচাশি টাকা আপনার দেখেন চারশো আষট্টি টাকা এটার দাম তারপর হচ্ছে পঁচাশি টাকা ডেলিভারি চার্জ দিলাম কিন্তু আমরা যেই জিনিসটা দিলাম এই দেন প্যাকেটের গায়ে ওখান থেকে এখানে জিনিসটা দেওয়া আছে এই যে প্যাকেটটা দেন প্যাকেটের যা গায়ে এখান থেকে ক্লিপ এটার মাথার সাথে এই তুলাটা দেওয়ার কথা আর এখন দেখছে কি এই শুধু এই ইট মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছে কিন্তু আমার এইটাখানে প্যাকেট খালি একদম এই একদম খালি নাই আমার এইটা নাই এখন আমি দেখেন এটা তো হেভি জিবি এই হয়েছে অবস্থা এখন আমি এইটা কিভাবে ইউজ করবো কারণ এটা দিয়ে আমার এই যে পাঁচ ছশো টাকা দিয়ে এটা কিনলাম আমার কোনো লাভ হইলে এটা কিনে এখন আমরা দেখব আমরা তো দুইটা দুইটা জিনিস তো দেয়ই নাই এখন এটা দিয়ে আমাদের আর কি করব যা দেশে তো দেশি আমাদের ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নাই এখন এই জিনিসটা আমার ফেরত দিতে গেলে আমার সেই যেতে হবে এই অফিসে অফিসে যাওয়া আমাদের